হ্যালো ভিডিও কেমন আছেন সবাই একেবারে ক্লাসের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম আর আজকে এই ভিডিওতে আমি আছি অরুণ রয় পলাশ আর আপনাদেরকে আজকে এই ভিডিওটির মাধ্যমে জানাতে পারবো যে অনেকেই জানেন না যে যে সুজুকি নতুন যে ভাষণটা আসছে এটার স্পেসিফিকেশন কি কি আছে কি কি বেনিফিট থাকতেছে বা সুজুকি যেটা নতুন যে আরেকটা ভাষণ আছে যেটা জেনারেল ভাষণ আছে এই জেনারেল ভাষণের সাথে এটা ডিফারেন্সটা কি কি আছে এটা কিন্তু আজকের এই ভিডিওতে ডিটেলস জানাবো আপনাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু জিক্সার মোনোটন ভার্সনটা এই জিক্সার মোনোটন ভার্সনে আপনারা কি কি স্পেসিফিকেশন পাচ্ছেন এটা কিন্তু আজকের এই ভিডিওতে ডিটেলস জানতে পারবেন প্রথমে জানাবো এটা কিন্তু হচ্ছে টাঙ্কির যে শেপটা টাঙ্কির শেপটা কিন্তু একজন মাস্কুলার একটা শেপ এটা একচুয়ালি যারা চালাবে তাদের কিন্তু মাস্কুলার একটা মানে শেপ দিবে মানে যখন চালাবেন এটা ধরে চালাবেন হ্যান্ডেল ধরে চালাবেন তখন কিন্তু মানে পাশে থাকলেই মনে হয় যে মাস্কুলার একটা বাইক চালাচ্ছে হ্যাঁ তারপরে বলবো এটা হচ্ছে আপনার সিট নিয়ে যদি বলতে হয় সিটটা কিন্তু অ্যাকচুয়ালি ফ্ল্যাট একটা সিট ইউজ করা হয়েছে এটা মানে যে রাইড করবে সে ছাড়া পিলনও কিন্তু নিয়ে চালাইতে পারবে আর এটা কিন্তু সিটে সামনে যে মানে বসে অন্যরকম একটা কিন্তু ফিল পাওয়া যাবে তারপরে বলবো যে এটার কিন্তু হচ্ছে সামনের যে মানে মিটারটা সে মিটারটা কিন্তু অ্যাকচুয়ালি এলইডি একটা মিটার ইউজ করা হয়েছে আপনার এখানে ডিজিটাল একটা মিটার ইউজ করা হয়েছে এখানে কিন্তু স্পিড ও মিটার থেকে শুরু করে এখানে আপনার ডিটেলসটা পাবেন যেমন হচ্ছে আপনার কয়টা বাজছে টাইম তারপরে হচ্ছে আপনার গিয়ার শিফটিং কত নাম্বারে আসছে তারপরে হচ্ছে ফুয়েল চেঞ্জ করার টাইম হয়েছে কিনা বা হচ্ছে আপনার ইঞ্জিন অয়েল চেঞ্জ করার টাইম হচ্ছে কিনা এগুলো কিন্তু ডিটেলস এখানে দেখতে পারবেন বা জানতে পারবেন এরপর আমি যেটা দেখাবো সেটা হচ্ছে আপনার এর হ্যান্ডেল বারটা এটা অ্যাকচুয়ালি কমফোর্ট একটা হ্যান্ডেল বার ইউজ করা হয়েছে এখানে এটাকে রড হ্যান্ডেল বার বলে যেটা হচ্ছে আপনার এখানে পিলিয়ন যখন মানে আপনার হচ্ছে রাইডার যখন বসবে বসে কিন্তু আপনার যখন হ্যান্ডেল বারটা ধরে মানে অন্যরকম একটা ফিলিংস কিন্তু পাবে এটা আমি বলে দিতে পারি যে হচ্ছে মানে চালানোর জন্য কমফোর্ট একটা রাইড পাবে এটার মধ্যে তারপরে বলবো এটা হেডলাইট এটা এটা কিন্তু অ্যাকচুয়ালি হ্যালোজিন একটা হেডলাইট ইউজ করা হয়েছে এটা কিন্তু ওভারঅল সব দিক থেকে অনেক বেটার গর্জিয়াস লাগে তারপরে বলবো এটার ফ্রন্ট টায়ার ফ্রন্ট টায়ার আর ব্রেক নিয়ে কথা বলি এটার এটার ফ্রন্ট যে টায়ারটা ইউজ করা হয়েছে একশো বাই আশি একটা টিউবলেস টায়ার ইউজ করা হয়েছে আর এটার যে সিঙ্গেল ডিস্ক এটা সিঙ্গেল ডিস্ক শুধুমাত্র কিন্তু সামনের ডিস্কের সামনে চাকাতেই কিন্তু ডিস্ক লাগানো হয়েছে সিঙ্গেল একটা ডিস্ক আর এটার হচ্ছে যে ক্যালিভারটা সেই ক্যালিভারটা কিন্তু বাইবিকের কোম্পানির হচ্ছে ক্যালিভার ইউজ করা হয়েছে সেক্ষেত্রে যারা আর কি নিতে যাচ্ছেন এটা আশা করি অনেক বেটার একটা ইয়ে হবে তারপরে বলবো এটার হচ্ছে পিছনের দিকে আসি পিছনে হচ্ছে আপনার এটার সাথেই কিন্তু হচ্ছে গ্রাফ রেল যেটা সেই গ্রাফ রেলটাও কিন্তু খুব সুন্দর একটা গ্রাফ রেল দিয়েছে পিছনে পিলিয়ন যে থাকে অনেক সুন্দরভাবে কিন্তু ঝুলাই নিয়ে মানে সরি সুন্দরভাবে কিন্তু ধরে বসতে পারে তারপরে এটার যে পিছনের যে লাইট টেল লাইটটা কিন্তু এলইডি একটা টেল লাইট ইউজ করা হয়েছে এটার পিছনে যদি এটা যদি ব্রেক করা হয় পিছনে যে চালাবে বা দেখবে পিছনে যারা থাকবে তারা খুব সুন্দরভাবে সিগন্যাল পাবে আর এটা টেলটাও কিন্তু অনেক সুন্দর একটা টেল দেওয়া হয়েছে তারপরে যেটা হচ্ছে ইন্ডিকেটারটা এটাও কিন্তু হ্যালোজেন একটা ইন্ডিকেটার ইউজ করা হয়েছে অ্যাকচুয়ালি খুব সুন্দরভাবে কিন্তু এটাকে মানে দূর থেকে কিন্তু খুব ভালোভাবে এটা দেখা যায় যে কোন সাইডে যাচ্ছে এগুলা তারপরে বলবো এটার যে হচ্ছে কিন্তু সব থেকে মানে স্পেশাল একটা ফিচার্স যেটা হচ্ছে মানে টু ইন যেটা স্পিরিটি টু ইন স্পিরিটি টু ইন এটা কিন্তু অ্যাকচুয়ালি সুযোগিতাই আছে এই টু ইন এক্সজস্টের যে বিষয়টা আর এই টু ইন কিন্তু আমাদের সুযোগী মানে পেয়ে যাচ্ছে আর তারপরে বলবো এটার যে হচ্ছে মানে হচ্ছে কি বলবো এটা যে টায়ারটা পিছনের টায়ারটা কিন্তু ইউজ করা হয়েছে হচ্ছে একশো চল্লিশ বাই ষাট মানে হচ্ছে টিউবলেস টায়ার আর এটার হচ্ছে আপনার মানে কন্ট্রোলিং মানে ব্রেক করলে কিন্তু এটা মানে খুব পারফেক্টভাবে একটা সাপোর্ট দেয় তারপরে বলবো এটার হচ্ছে আপনার রিয়ার যে সাসপেনশনটা এটা সাসপেনশনটা actually seven step adjustable rear mono shock suspension use করা হয়েছে মানে এটা কিন্তু অ্যাডজাস্টও করতে পারবেন আপনার নিজের সাথে কত স্টেপে রাখবেন এটা কিন্তু অ্যাডজাস্টও করতে পারবেন এটা খুব সুন্দর করে তারপরে বলবো যে এটার হচ্ছে ফন্টে কিন্তু ফ্রন্টে কিন্তু টেলিস্কোপিক সাসপেনশন ইউজ করা হয়েছে দুইটাই কিন্তু টেলিস্কোপিক সাসপেনশন এটাও কিন্তু অ্যাকচুয়ালি খুব সুন্দর একটা সাসপেনশন এই দুইটা সাসপেনশনই এমন সাসপেনশন যে যে কেউ যদি রাইড করতে থাকে বা পিলিও নিয়েও রাইড করে আপনার এই সাসপেনশনের যে ঝাঁকিটা আছে ঝাঁকিটা কিন্তু পিনিয়ন পর্যন্ত যাইতে দেয় না আপনার বা হচ্ছে আপনার রাইডার পর্যন্ত পৌঁছাইতে অনেক ভালো একটা সাসপেনশন এটা ইউজ করা আছে তারপরে বলবো সব থেকে বড় বিষয় যেটা এটার ইঞ্জিন এটার ইঞ্জিন কিন্তু একশো পঞ্চান্ন সিসির একটা ইঞ্জিন ইউজ করা হয়েছে যেটা হচ্ছে আপনার মানে four stroke one cylinder air cool engine আর এটা কিন্তু হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে ফোরটিন পয়েন্ট এইট পিএস যেটা হচ্ছে আট হাজার আরপিএম আর ম্যাক্সিমাম টর্ক কিন্তু এটার চোদ্দ এন এম আর হচ্ছে এটার কিন্তু যেটা ছয় হাজার আরপিএম আর এটা কার্বোরেটর ইঞ্জিন ফাইভ স্পিড যেটা হচ্ছে গিয়ার বক্স তারপরে এটা কিন্তু ওভারঅল সব কিছু মিলে এটা মানে ওয়েটটা পাবেন কিন্তু একশো পঁয়ত্রিশ কেজি আর এটার স্ট্রিট হাইট কিন্তু সাতশো আশি এম এম যেটা হচ্ছে আপনার মোটামুটি একটা পর্যায়ে মানে খুব যে আহামরি সিট হাইট এমনটা কিন্তু না তারপরে গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা কিন্তু একশো আশি এম এম এটা হচ্ছে হোয়াইল বেস হোয়াইট বেস যেটা আছে এক হাজার তিনশো তিরিশ এম এম এটার হোয়াইট বেস তারপরে এটা ওভারঅল হাইট কিন্তু একশো তিরিশ এম এম ওভারঅল ওয়াইড কিন্তু আটশো সাতশো পঁচাশি এম mm। এম আর সব কিছু মিলাই কিন্তু অনেক বেটার একটা ইয়ে পাবেন এটার মাধ্যমে আর এটা হচ্ছে কালার হয় কিন্তু মাত্র দুইটা যেটা হচ্ছে আপনার ইয়েলো কালার দেখতে পাচ্ছেন আর এটার কিন্তু হচ্ছে আরেকটা আছে সিলভার কালার সেক্ষেত্রে যারা আর কি সুজুকি মনোটন একটা নিতে যাচ্ছে তাদের জন্য বলবো যে অনেক বেটার হবে এটা আপনারা কিন্তু নির্দ্বিধায় এটা নিতে পারবেন আর এটা কিন্তু অ্যাকচুয়ালি খুব সুন্দরভাবে অন্য সেগমেন্টেও নিয়ে যেতে পারবেন যেটা হচ্ছে এটা দেখতে পাচ্ছেন সুজুকি মনোটন অনেকেই কিন্তু তৈরি করতে যে এসএফ যেটা এসএফ তৈরি করে বানাইছে অনেকে সেটা কিন্তু তৈরি করে নিতে হবে বেটার হবে এটা তো সেক্ষেত্রে যারা এখানে নিতে আছেন অবশ্যই কিন্তু সুযোগ রাইডার জন্য চলে আসতে হবে সুযোগ রাইডার জন্য এসে আমাদের কাছ থেকে ড্রিফলিং কিন্তু এটা নিয়ে যেতে পারবেন আর আমাদের সুযোগ রাইডার জন্য কিন্তু হিউজ পরিমাণে অ্যাভেলেবল এসব রেখেছি সেক্ষেত্রে সবাই এখানে আমি শেষ করতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নেক্সট যে কোনো ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফিজ